ইংরেজ আমলে দক্ষিণ কলিকাতার সীমান্ত ছিল বালিগঞ্জ লেক সংলগ্ন অঞ্চল তাই ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন এই রাস্তার নাম হয়েছিল সাউথ অ্যান্ড পার্ক স্বাধীনতার আগে উনিশশো সালে thirty six by one south and পার্কের এই বাড়িটিতে পূর্ববঙ্গ থেকে এসে সস্ত্রিক শচীন দেব বর্মন বসবাস শুরু করেন সোনগো দক্ষিণা হাওয়া এই অপূর্ব গানটির বাড়ির দক্ষিণমুখী ওই গোল বারান্দায় বসে রচনা করেছিলেন মীরা দেব বর্মন এই গোল বারান্দা আজও সাক্ষী হয়ে আছে রাহুল দেব বর্মনের বহু সঙ্গীত চর্চা পঞ্চমের শৈশব কেটেছিল এই বাড়িতে রাহুল দেব বালিগঞ্জ রাষ্ট্রীয় বিদ্যালয়ে স্কুল শিক্ষা শেষ করে বাবা শচীন দেব বর্মনের সাথে বম্বে পাড়ি দিয়েছিলেন শচীন কর্তার মৃত্যুর পর উনিশশো সালে রাহুল দেব বর্মন এই বাড়িটি তার এক বন্ধুর কাছে এগারো লক্ষ টাকায় বিনিময়ে বিক্রি করে দেন উল্লেখ্য দু সালে বালিগঞ্জ সম্মিলনীর উদ্যোগে এই বাড়িটি হেরিটেজ হাউসের স্বীকৃতি পায় তবে কিছু আইনি জটিলতার জন্য এই বাড়িটি এখন ভগ্নদশা রাহুল দেব বর্মনের শ্রদ্ধায় দু সালে অমিত কুমার ফান ক্লাব নজরুল মঞ্চের বিপরীতে একটি সুন্দর মূর্তি স্থাপন করে পরবর্তীকালে রাহুল দেব বর্মন ফ্যান ক্লাব হিন্দুস্তান পার্কে একটি সুন্দর মিউজিক ক্যাফে তৈরি করে নাম দেয় পঞ্চমের আড্ডায় দু সালে দেববর্মন পরিবারের সম্মানার্থে কলকাতা কর্পোরেশন এই বাড়ির সংলগ্ন রাস্তার নাম দিয়েছিল সঙ্গীত সরণি দেববর্মন পরিবারের কীর্তি ও সম্মানে বালিগঞ্জের মানুষ বিশেষ গর্ব অনুভব করে